বন্ধু কালা পাখি আমি যেন কি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি আমি যেন কি হে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা কালা কালা সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পা গেলা কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি কালে তোমায় বলতে পারিনি হৃদবালা গলার মালা বললে কি আর হয় তারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা গলার মালা বললে কি আর হয় তারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা রং ধরেছে সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি বিড়ির বালা গলার মালা বললে কি আর হয় চারে ভালো লাগে আমার দেখলে তার চোখে নেশা বিড়ির বালা গলার মালা বললে কি আর হয় তারে ভালো লাগে আমার দেখলে তার চোখে নেশা হয় সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা ওইসি আমি মন বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি কালে তোমায় বলতে পারিনি কালে তোমায় বলতে পারিনি